hi controversy time guys controversy time খেলা হবে খেলা হবে মজা হবে মজা নেব so hello guys welcome to my channel welcome to my new video প্রথম ধরে বঙ্গায় আর সিনেমার মধ্যে একটা হালকা ঝামেলা চলছে একটা হালকা একটু মনোমালিন্য চলছে আর কি তো আমি ভাবলাম যে কন্ট্রোভার্সি মানেই তো ভিউজ ভিউজ মানে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি মানে ভিউজ তো ঠিকঠাক টাইমে হাতটা মারা যাক তো আমি চলে এলাম ঠিকঠাক টাইমে একটু একটু বেশি ভিউজ কামাতে একটু আরও একটু নাম কামাতে ঠিক আছে একটু চশমাটা পরে নি দাদা একটু তাহলে একটু হিরো হিরো লাগবে আমাকে এক সেকেন্ড এই তো এবার লাগছে পুরো একদম ইউটিউবার সো যাই হোক সো আমি একটু পেঁয়াজি করতে চলে গেলাম ঠিক আছে তো তো ব্যাপারটা হচ্ছে বঙ্গাই কদিন আগে একটা ভিডিও বানিয়েছিল কদিন কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিল কেন সে মৃন্ময়দাকে একটু একটু হালকা ঠুকে একটু হালকা একটু হালকা ঠুকে দেয় একটু হালকা ঠুকে দেয় তো ঠুকে দেয় তো একটু একটা একটা জোক মারটা হালকা ঠুকে দেয় করে সো ওরা দেখে একটু সিনেবাবদা একটুখানি একটু একটু খারাপ পায় তো তারপরে সিনেবাবদা তার একটা কিউনে ভিডিওতে একটা বঙ্গাইকে একটু হালকা করে একটু হালকা করে ঠুকে দেয় সো বলে যে বঙ্গায় লেগেছি যে সে এক সপ্তাহ ধরে এক সপ্তাহ সে রোজ খেটে খুঁটে ভিডিও আপলোড করলেও যা ভিউজ পাবে সে চার মাস বাদে ভিডিও আপলোড করলেও সে সেম ভিউজ পাবে তো এটা সেনে বাবদা একটু বলে ওরা একটু ভালো করে ঢুকে দেয় সো তারপরে বঙ্গায় একটা ফেসবুকে একটা বড়ো করে একটা পোস্ট দেয় ঠিক আছে সেই পোস্টটা আমরা দেখি সবাই তারপর সেনে বাবদা আরেকটা কিউনে ভিডিও আপলোড করে যেখানে সে বলে যে বঙ্গাইয়ের গার্লফ্রেন্ডের ব্লগে বঙ্গাইকে বেশি দেখা যায় তার ভিডিওর থেকে একটু অনেক বঙ্গাই অফেন্ড হয় তো এইভাবে আর কি ঠোকাঠুকি চলছে একটু দিচ্ছে ও একটু দিচ্ছে একটু দিচ্ছে একটু দেওয়া দেওয়ি চলছে লাইভে আসে ফেসবুকে এসে একটু আবার করে ঢুকে একটু টাক করে ঢুকে দিল ঠিক আছে ঠুকে ফুকে দিচ্ছে সবাই ঠিক আছে নিজেদের মধ্যে ঠোয়াঠুকি হচ্ছে ভালো কথা বেশ তার মাঝখানে একটা একটা পাকা চোদা একটা ইউটিউবার আছে একটা একটা বালে একটা ইউটিউবার আছে ঠিক আছে সো তার নাম হচ্ছে ইটস সাহিল ওর মুখটাই কোন বেকা বাড়া সো যে কোনো কন্ট্রোভার্সি যে কোনো পৃথিবীর যে কোনো কন্ট্রোভার্সিতে তুমি তাকে খুঁজে পাবে যে কোনো কন্ট্রোভার্সিতে ইটস শাহিল কাঠি করতে চলে আসে তার ইউটিউব চ্যানেলে তার চ্যানেলে আই থিঙ্ক দশ বারো হাজার সাবস্ক্রাইবার অনেক বড় ইউটিউবার অনেক বড় মাপের ইউটিউবার ঠিক আছে আমার তো আমার কাছে তোমরা সাবস্ক্রাইবই করো না তো যাই হোক তো এটা হচ্ছে ব্যাপার তো তাকে দেখলাম সে একটু বেশি গিরি দেখা একটু অনেক একটু একটু একটু হাব দেখা হ্যাঁ ভাই আমি আমি আমি বাড়া বিশাল জ্ঞানী ঠিক আছে আমি একটু বিশাল জানি ঠিক আছে এরকম মানে একটা হাবভাব দেখায় ঠিক আছে হাতের একটু গুটিং দেখায় একটু তাদের একটু তাদের হিরো হিরো লাগে ঠিক আছে তো সে এরকম একটু দেখা যায় আমি একটু বিশাল জ্ঞানী আমি আমি আমি মারা আমি বেড়া বিশাল বড় ইউটিউবার তার প্রতিটা ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো তুমি দেখতে পারো তার ভিডিওগুলো গিয়ে চেক করতে পারো খুব ভালো ভিডিও বানায় খুব এমন একটা ভিডিও বানায় তোমার একদম মাথা একদম ফুল হিট হয়ে যাবে ঠিক আছে তো তার কমেন্ট বক্সে কমেন্টগুলো পড়ো আরও ভালো লাগবে তোমার পুরে তো এই হচ্ছে ব্যাপার পুরো ব্যাপারটা তো সিনেমাবদা বঙ্গাই দুজনের মধ্যে একটু হালকা ঠোকাঠুকি এখন হচ্ছে এখন হয়তো মিটে এখন হয়তো দুজনে মিটিয়ে ফেললে ভালো তাহলে দেখো একটা জিনিস আমি বুঝি মানে একই কমিউনিটির লোক তো নিজেদের মধ্যে আর কি একটু ঠোকাঠুকি না করাটাই ভালো আই থিঙ্ক ঠিক আছে সো নিজেদের মধ্যে ঝামেলা ঝগড়াঝাড়ি করে লাভ নেই বেকার একটু মিলিয়ে একটু হ্যাঁ আর একটা কথা আমি বলতে চাচ্ছিলাম মানে আর একটা পয়েন্ট ভুলে যাচ্ছিলাম ঠিক আছে আমার সব স্ক্রিপ্টে লেখা আছে তো যাই হোক আমার আরেকটা পয়েন্ট হচ্ছে যে এই যে আমরা যে নিজেদের মধ্যে ঝামেলা করছি তো তার মজা টিকটকের ছক টিকটকের ক্রিয়েটাররা নিচ্ছে তো সেই মজাটা মানে বাইরের লোক নিচ্ছে মানে ঘরের অশান্তির মজাটা বাইরের লোক নিচ্ছে তো এটা খুবই খারাপ একটা ব্যাপার সো আমি এটুকুই বলবো যে কি আর বলবো আমি ঠিক আছে একটু নিজের হয়ে একটু ঠোকাঠুকি একটু টক টক টক করে ঠোকা বন্ধ করে দাও ঠিক আছে এ ওকে টক করে ঠুকছে ওকে টক করে ঠুকছে ঠিক আছে ঠোকাঠুকিটা একটু বন্ধ হোক ঠিক আছে আমরা এসেছি অডিয়েন্সকে হাসাতে পাবলিককে হাসাতে পাবলিককে মজা দিতে পাবলিককে আনন্দ দিতে তো সেটাই হলে আই থিঙ্ক বেটার হবে ঠিক আছে so it's controversy time it's controversy time ঠিক আছে সবাই এরকম একটা বলছে যে কন্ট্রোভার্সি মানে ইউটিউব আমিও ওই ওই জন্যই ভিডিও বানাচ্ছি একটু বেশি করে একটু ভিউজ পাবো একটু একটু লোকে একটু বলবো এই তো এই তো এসছে হিরো এসছে তো ঠিক আছে তো ঠিক আছে আমি একটু বেশি ভিউজ পাবো তো আমি ওই জন্য কন্ট্রোভার্সি টাইম বলেই আমি একটু ক্যামেরা ক্যামেরা অন করে ঠিক আছে আসলাম তোমাদের সামনে ঠিক আছে আর কি বলবো স্ক্রিপ্টটা একটু দেখে নিই দাঁড়াও স্ক্রিপ্টে আছে হচ্ছে কি জানো হ্যাঁ ওই আর কি স্ক্রিপ্টে বেশি নিয়ে আর কি স্ক্রিপ্ট বানাবো এটা নিয়ে স্ক্রিপ্টিং করার কিছু নেই ঠিক আছে দুজনের মধ্যে একটু হালকা একটু হালকা একটু হালকা কটকাটকি হচ্ছে তো ঠোকাঠকিটা আই থিঙ্ক নিজেদের মধ্যে ওরা মিটিয়ে নেবে আই থিঙ্ক এটা আমি আশা করছি তো আর আমি কি বলবো ইটস সাহিল বলে যে বোকাচোদারা আছে ও ওই মালটা যদি দেখে আমি ভিডিও আরে ভাই তুই একটা কাজ কর তুই মারা ইউটিউব ছেড়ে দে ঠিক আছে তো তুই বাড়া এরকম লোককে হাসা লোককে আনন্দ দেয় কিন্তু এরম বাড়া জ্ঞান চোদাস না সে বাড়া এই বাড়া আমি লয়ার আমি লয়ার মানে তুই মানে তোর মানে ওরকম একটা হাবভাব আমি বাড়া বড় কিছু ঠিক আছে তো ওদের মধ্যে কন্ট্রোভার্সি হচ্ছে একটা ভিডিও বানাচ্ছিস ঠিক আছে ভালো একটু একটু আই থিঙ্ক লোককে এটা কন্ট্রোভার্সি চলছে ঠিক আছে একটু লোককে ওটার মধ্যে একটু অন্য কন্ট একটু একটু একটু অন্যরকম কিছু কর তাহলে আই থিঙ্ক ভালো হবে তো তুই তো ভিডিও আপলোড করে দিয়েছিস অলরেডি তো যাই হোক তো এইটুকুই আমার বলার ছিল আর কিছু বলার নেই ঠিক আছে সো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা বাজিয়ে দাও কারণ আমি কিছু নতুন সিরিজ বার করছি ঠিক আছে নতুন সিরিজ তো তোমরা সাবস্ক্রাইব না করলে আমি কী করে বার করবো একটা কথা বলো তোমরা সাবস্ক্রাইব করছো না তোমরা লাইক করছো না দেখছো দেখে বেরিয়ে যাচ্ছ একটা সাবস্ক্রাইব বাটনটা পাশে দেওয়া আছে ফ্রিতে দেওয়া আছে একটু সাবস্ক্রাইব করো তাহলে আমি একটু নতুন নতুন কন্টেন্ট বানাবো একটু একটু চেষ্টা করবো হাসানোর চেষ্টা করবো ঠিক আছে আমরা এখন চেষ্টা করছি তো ঠিক আছে এটাই বলার ছিল ঠিক আছে আর আর কি বলবো আর কিছু আই থিঙ্ক বলার নেই আমি ভাবছিলাম যে না থাক আর কিছু বলার নেই ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নেক্সট কন্টেন্ট এই উইকেই আস এই উইকেই আসছে নেক্সট কন্টেন্ট এই এই উইকেই সানডেতে আই থিঙ্ক আসছে তো সঙ্গে থাকো পাশে থাকো ভালোবাসা দাও যেমন দিয়ে আসছো তেমন ভালোবাসা দাও আর কী বলবো একটু একটু ঠোকাঠোকিটা একটু বন্ধ হলে ভালো হয় ঠিক আছে একটু এটা বন্ধ হলে ভালো হয় তো ঠিক আছে সবাই সবাইকে নিয়ে একটুখানি করছে একটু এই যে এই জিনিসটা একটু বন্ধ হলে ভালো হয় তো যাই হোক আর কি বলবো টাটা বাই